আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতা ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের সাথে নিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান গতকাল ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত প্রবালদ্বীপ সেন্ট মার্টিন পৌঁছে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের জানান আজ থেকে সেন্ট মার্টিনে ক্ষতিগ্রস্ত বারোশো ঘরবাড়ির মেরামতে ঢেউটিন ও অর্থ সহায়তা দেওয়া হবে আমরা ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সেন্ট মার্টিনের এলাকাগুলো আমরা পরিদর্শন করেছি এবং আমরা এই পরিদর্শনকালে আমাদের কাছে যেটা অনুভূত হয়েছে যে আসলেই সেন্ট মার্টিনে অনেক বেশি ব্যাপক ক্ষতি হয়েছে তো যাদের গড়বাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে পুরোপুরি এবং আংশিক আমরা একটা অ্যাসেসমেন্ট আমরা করছি এবং জেলা প্রশাসন এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকেই এই ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের কাজটি হচ্ছে শুরু করবে পরিদর্শনকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মুস্তাফা জানান দলীয়ভাবে আওয়ামী লীগ দুর্যোগ মোকাবেলা কার্যক্রমের মতো ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কাজেও জনগণের পাশে থাকবে আমাদের দলের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শেখ হাসিনা আমাদেরকে দলগতভাবে নির্দেশনা দিয়েছেন দুর্যোগের সময় যেন আমরা দুর্গতদের পাশে থাকি এবং ইনি আশ্বস্ত করেছেন সরকারের পক্ষ থেকে তার পক্ষ থেকে সকল রকমের সাহায্য দেওয়া হবে যে ঘরগুলো ভেঙে গেছে সে ঘর নির্মাণ করে দেওয়া হবে অর্থাৎ সাহায্য সুবিধার কোনো অভাব হবে না দলের পক্ষ থেকে আমরা ত্রাণ এখানে পাঠাচ্ছি কয়েকদিনের মধ্যে আমাদের টিম আসবে আমরা ত্রাণ জোগাড় করা আজকেও আমরা আমাদের যেহেতু সরকার আমাদের আমরা সম্মিলিতভাবে একটা ত্রাণ নিয়ে এখানে আসছি যে কোনো দুর্যোগ ব্যবস্থাপনা এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সদস্য সরকারের নির্দেশনা আছে এবং এই বাহিনীগুলোরও বিশেষ করে কোস্টগার্ড আমরা উপকূল রক্ষার জন্য সদা নিয়োজিত পরে জেলা প্রশাসক এক হাজার মানুষের জন্য নিয়ে যাওয়া ত্রাণ বিতরণ কার্যক্রমের সূচনা করেন যা অব্যাহত থাকবে বলে জানান তিনি পরিদর্শনকালে কোস্টগার্ডের পূর্ব zone commander captain Mohammad Sohel Azam police super Mahbujul Islam জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ফের এলএনজি সরবরাহ শুরু করেছে পেট্রোবাংলা মহেশখালীতে থাকা সাবমিটের এলএনজি টার্মিনাল থেকে সোমবার সন্ধ্যায় দুশো আশি মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বলেন ঝড়ে যাতে টার্মিনালগুলো ক্ষতিগ্রস্ত না হয় এজন্য পাইপলাইন খুলে রেখে গভীর সমুদ্রে জাহাজগুলো পাঠানো হয়েছিল এখন পানি স্থির হয়ে আসায় ডুবুরিরা পাইপলাইন জুড়ে দিলেই সরবরাহ শুরু হবে এজন্য বিশেষ দক্ষতা সম্পন্ন ডুবুরি দরকার বলেও জানান প্রধানমন্ত্রী তিনি বলেন পৃথিবীর সব ভাসমান টার্মিনাল এভাবেই রাখা হয় প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সমস্যা সাময়িক বলে জানান প্রধানমন্ত্রী উল্লেখ্য ঘূর্ণিঝড় মুখার কারণে মহেশখালী এলএনজি টার্মিনাল যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে সেজন্য গত শুক্রবার থেকে এলএনজি সরবরাহ বন্ধ করে দেয়া হয় অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা পরবর্তী কক্সবাজারের পর্যটন সেবা স্বরূপে ফিরতে শুরু করেছে ঘূর্ণিঝড়ের কারণে দশ নম্বর মহাবিপদ সংকেত থাকায় সমুদ্র সৈকত উত্তালের কারণে গত শনি ও রবিবার পর্যটকেরা পানিতে নামতে পারেননি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় গতকাল দুপুর থেকে পর্যটকেরা সৈকতে আসতে শুরু করেছেন তবে এখনও বালুচরে ওড়ানো হচ্ছে লাল নিশানা ঘোড়ার পিঠে ও বিচ বাইকে চড়ে পর্যটকেরা সৈকতের এদিক ওদিক ঘোরাফেরা করছেন সমুদ্রের পানিতে নামা ভ্রাম্যমাণ পর্যটকদের নজরদারিতে রাখতে বালুচরে পৃথক দিনটি চৌকি বসিয়েছে সি সেফ লাইফগার্ড প্রতিষ্ঠানের কর্মীরা সোমবার সৈকতে গিয়ে এমন চিত্র দেখা গেছে পর্যটক টানতে হোটেল মালিকারা ইতিমধ্যে কক্ষ ভাড়ার বিপরীতে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছেন বৈরী পরিবেশে সাগর উত্তাল থাকায় ঝুঁকি নিয়ে গোসলে নামতে পর্যটকদের নিরুৎসাহিত করার কথা জানিয়েছেন জেলা প্রশাসনের পর্যটন শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাথে দুষ্কৃতিকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে এ সময় এক রোহিঙ্গা নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি সোমবার দুপুরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সতেরোতে গোলাগুলির এ ঘটনা ঘটে এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে তারা হলেন ক্যাম্প সতেরো এর এইচ আটাত্তর ব্লকের বাসিন্দা মামুন রশিদ ও আব্দুর রহমান চোদ্দ আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক